হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে আমার বাচ্চাদের সকালে লাস্ট একটি ভিডিও শেয়ার করলাম ফার্স্টে আমরা পেঁয়াজ কুচি এবং দুটো আলাম মরিচ দিয়ে দেব তারপর আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এই জায়গায় হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব তারপর আমরা আবারও ভালোভাবে কষাবো এটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর আমরা এর মাঝখানে একটি ডিম ছেড়ে দেব তো ডিম দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে আবার একটু কষাতে হবে তো দেখতে পাচ্ছেন কষানো শেষ এভাবে আমরা ভালোভাবে ভেজে নেব তো ভাজা শেষ এবার আলু দিয়ে দেব আলু দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নেব তো এই জায়গায় আমি কিছু পরিমাণের পানি অ্যাড করব। পানি দিয়ে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব তারপর চাউল দিয়ে দিয়ে ভালোভাবে ভাজবো তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে তো ভাজা শেষের পর আমরা আবারও এই জায়গায় পানি দিয়ে দেব আমরা এবার চুলার আঁশটা বাড়িয়ে দেব তো চুলার আঁশটা বাড়ানোর পর আমরা নাড়তে থাকবো অনবরত তো আমার খিচুড়ি রান্না শেষ এবার আমার মেয়েকে খাওয়ানোর পর মনি একটুও খেতে চায় না ও অনেক দুষ্টুমি করে খাওয়া নিয়ে অনেক বায়না তার তাই সে খেতেই চায় না তারপরও তাকে এটা ওটা বুঝিয়ে খাওয়াতে হয় মনে খাওয়া শেষ তাই ও অনেক হ্যাপি এখন আমার ছোট মেয়ের জন্য নাস্তা রেডি করব। আমার ছোট মেয়ে যেহেতু ছয় মাস বয়স চলতেছে তার জন্য এক চামিচ সুজি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব এটাকে ভালোভাবে লাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায় সুজি হয়ে গিয়েছে সুজির মধ্যে আমি দুই চামচ দুধ এবং এক চামচ সেরেলাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন মাহিয়াতকে খাওয়াবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ